সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম আমি Sabuj Mahmud Sabuj electronics engineering works and technical training centre এক নং সাইকনল থেকে আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তো আমার কাছে একটি স্যামসং এলইডি টিভি এসেছে তো এই টিভিটি দেখতে পারতেছেন স্যামসং এটার মডেল হচ্ছে thirty two D eighteen D তো এটা হলো বত্রিশ ইঞ্চি একটি রেটিভি তো এটিভি এই টিভিটির সাউন্ড হচ্ছে কিন্তু ছবি আসছে না আপনারা দেখতেই পাচ্ছেন লাল এন্টিগেটার জ্বলে উঠছে এখন আমরা ওপেন করে নেব ওপেন হয়ে গেছে অলরেডি কিন্তু মাকার ছবি আসছে সাধারণত আমরা জেনে থাকি ব্যাকলাইট প্রবলেম হলেই এই প্রবলেমটা হয় তো আমরা এটা খুলবো খুলে আগে চেক করে নেব কি ব্যাকলাইট প্রবলেম না অন্য কিছু প্রবলেম রয়েছে তো শুরু করি আজকের টপিক স্যামসাং एलईडी टीवी আছে নাকি কত একটা সময়ের ব্যাপার তো যারা ইলেকট্রনিক্স পণ্য রিপেয়ারিং ট্রেনিং নিতে চান আমি তাদেরকে আমরা আসলে এলিজিবিলিটি করে দিলাম সমস্ত নামগুলি করে দিলাম তো এখন আমরা Ayan kasi. At pala nang bakit. Bakit at dito rin actually activity on again sa takot takot sa takot takot pala malaga na siya. Bakit at takot takot. Hello. Ay sa dito takot takot takot. Takot daw sa model tao kuti daw nang idar tao nang pala ke model kita takot takot na. তো তার আগে একটু আমরা বড়িটিও মুছে দেবো যে পরিমাণ ধুলা পড়েছে মনে হচ্ছে এটা অনেক দিন ধরে টিভিটি নষ্ট হয়ে ঘরে পড়ে রয়েছে ঠিক করতে হচ্ছে না মেকানিক্সরা নাকি বলছে এটি ওয়ান টাইম এটি ভালো চলে না তো আমি বলেছিলাম আমাদের সার্ভিসিং সেন্টারে নিয়ে আসতে আমাদের সার্ভিসিং সেন্টারে নিয়ে এসেছে আমরা <clears throat> দেখতে পাচ্ছি এটা আসলেই অনেক দিন যাবৎ পরে রয়েছে তো এটার কি ডিসপ্লেই প্রবলেম হয়েছিল না বাকি প্রবলেম হয়েছে তো আমি আপনাদেরকে দেখাবো ও ভিডিওটাই আমার সাথে থাকবেন এবং এই স্যামসং এলইডি টিভি পুরো টিউটোরিয়ালটাই আপনারা দেখবেন দেখে আনন্দ উপভোগ করবেন আর যারা এগুলোর কাজ করতে ইচ্ছুক তারা এখান থেকে ইচ্ছা করলে ট্রেনিং নিয়েও নিজেরাই এই কাজগুলি করতে পারেন আমরা সেই ব্যবস্থাও করে দিব এবং দিচ্ছি তো আমরা এখন এটার উপরে বড়িটির ময়লাটিও পরিষ্কার করে নেব পরিমাণ আসলে চিন্তাই করা যায় না মনে হচ্ছে টিভিটি তারা দীর্ঘদিন ধরে ফেলে রেখেছে এখন শীতের মৌসুম আজ বুধবার জানুয়ারি মাসের চার তারিখ দুই প্রচুর পরিমাণ শীত পড়েছে গ্রাম অঞ্চলে তো সম্মানিত বন্ধুরা আবারও বইটি খোলার পর ভোল্টেজটি নিয়েছে এখন এটার যে ভোল্টেজ রয়েছে সেই ভোল্টেজগুলি চেক করে নিলাম এখানে ভোল্টেজ নেই বলতে গেলে চলে খুব কম তো সম্ভবত কার্ডের প্রবলেম হয়েছে কিন্তু তার আগে একটু স্কিপ করে নেব তো এর বেশি লেডিসটাকে নিয়ে নিলাম সরি এই লেডিসটাকে নিয়ে নিলাম এখন তবে এটার এলইডি স্টেকও খারাপ হয়েছে আমরা ডিসপ্লেটি খুলে নেব তারপর এলইডি স্টেক e মেপে নেব তার জন্য ডিসপ্লে করে নিই তো আমরা ডিসপ্লে কানেক্টেডটি আগে করে নিলাম এলবিডিএস কেবলটি খুলে নিলাম আসলে প্যানেলের ভিতরে যেই নাটগুলি থাকে এখন আমরা হ্যাঁ, থাকাও একটু কষ্টদায়ক তো বন্ধুরা আমরা ধীরে ধীরে এটা খুলে নিলাম ডিসপ্লেটিও খুলে নেব আসলে এটাকে অনেক কিছু দিয়ে সাপোর্টিং দিয়েছে প্লাস্টিক ফাস্টিক দিয়ে স্কিপ করে নিই আসলে ডিসপ্লে খারাপ হলেও প্রেক্টিক্যাল <coughs> সমস্যার সমাধান করা যায় কিন্তু এলডি স্টেক যখন খারাপ হয়ে যায় তখন ওইটাকে খুলতে অনেকটাই কষ্ট কারণ পুরো ডিসপ্লে খুলে টিভি খুলে তারপর সেই কাজটি করতে হবে তো যার কারণে একটু রিস থাকে তো যারা এই কাজগুলি করবেন একটু সতর্ক অনুসারেই করবেন আমিও একটু সতর্ক অনুসারেই করতেছি তো আমি প্যানেলটি ধীরে ধীরে খুলে নিচ্ছি দেখতে পারতেছেন এবং খুলে নিয়েছি তো আমি একটু দেখে নিব এটা আসলে প্যানেলের কোনো প্রবলেম রয়েছে কিনা তো এমনিতে দেখা দৃষ্টিতে কোনো প্যানেলের প্রবলেম নেই আমরা এটাকে একটু যত্ন সহকারী অন্য জায়গায় রেখে দেব যাতে করে আমাদের কাজটি শেষ হলে আমরা পুনরায় জাতি স্থাপন করতে পারি ধন্যবাদ আমার বলছিলেন একটু স্কিপ করে নেই তো আমরা কভারটি শেষ পর্যন্ত খুলতে অনেকটাই কষ্ট হলো কষ্ট হলেও কিছু করার নাই যেহেতু আমাদের কাজ থেকে একেবারেই গড়বড়ে একটি জিনিস দিয়েছে তা আমরা খুলতে খুলতে খুলতে খুলতে একেবারে শেষ প্রান্ত চলে এসেছি দেখতে পারতেছেন আমরা সব খুলে নিয়েছি এখন আমরা এটিও খুলে নেব একটু স্কিপ করে নেব চলতে চলতে খুলে নিলাম <clears throat> এবং দেখতে পাচ্ছেন এটার বাতিল পরিস্থিতি এবং ভিতরেও প্রচুর পরিমাণ ময়লা জমে গিয়েছে অর্থাৎ এই অনেক দিন যাবৎ করে রয়েছিল সম্ভবত তো আমরা এখন আসলে এলইডি স্টিকগুলি নিতে নেব এই এলইডি স্টিকটি আছে তো দেখতে পাচ্ছেন এই এলইডি স্টিকটি ওকে আছে এই এলইডি স্টিকটি চলে গেছে তো এটা ইজি e জ্বলছে তো আমরা দেখি এই এলইডি স্টিকগুলি e নতুন দোনটাই লাগিয়ে দেওয়া যায় কি না তো স্কিপ করে নেবো দুটো এলিয়ে কি স্টিকি খুলে নিলাম দুটা হচ্ছে এখন আমরা আমাদের কাছ থেকে দুটি একেবারে ব্রেন নিউ লাগিয়ে দেবো যদি টি স্কিপ করে নেই আমরা এখন এই দুটি এলইডি স্টেক লাগিয়ে নিতেছি এবং এগুলিকে আগে টেস্ট করে নেব তারপর দেখি করা যায় বা কি সমস্যা দেখা দেয় আবার ইন করে নিলাম এবার দেখতে পারলেন আমরা যেই রেডিসটিকে লাগিয়ে নিলাম একই মানের একই ভোল্টেজের এই এলইডিগুলি তো জাস্ট এটার গাঢ়ের যেই মাঝখান দিয়ে করছিল কানেক্টিভিটি আর এটা করছিল সাইড দিয়ে কানেক্টিভিটি তো এটার যে আসলে গাঠগুলি রয়েছে এই গাঠগুলির সাথে এই গাঠের কোনো মিল নেই তো এটা লাগাতে একটু কষ্ট কিন্তু তারপরও এটি লাগাইয়ে দিতে হবে কারণ এটার সেম মালটি আমাদের কাছে নেই বা কোথাও আমরা খুঁজে পাইনি করে নেব তো আমরা যেহেতু লাইটটি লাগিয়ে নিয়েছি তো সেক্ষেত্রে আমরা এখন এটাকে ফিটিং করে দেব যাতে করে আবারও পুনরায় একটা নতুনের মতন চলতে থাকে y gol. যদি সঠিক মতন সিট না হয় এই ফ্রেমটি ডিসপ্লে ফ্রেমটি তাহলেও আপনার প্রবলেম হতে আমরা ফ্রেমটি লাগাতে সক্ষম হয়েছি এখন এটাকে একটু দেখবো এটার আলোর কোয়ালিটিটা কীরকম হয় তারপর ডিসপ্লে লাগে ফিটিং করে দেবো ওকে তো দেখতে পারলেন এটার আলোর কোয়ালিটিটা ফাটাফাটি এবং অনেকটাই স্মার্ট তো আমরা এখন এটার ভিতরে তো আমরা fittings of the seat. Already আমাদের ডিসপ্লেটি সেটিং করা শেষ স্কিপ করে নিই gas liquid tip running দেখি তারপর আসলে কি ডিসপ্লে কোনো প্রবলেম রয়েছে কি open open mister Samsung TV open করে দিলাম না আসলে এটার ডিসপ্লেটি মনে হয় ওকে রয়েছে যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন টিভিটি সম্পূর্ণ ওকে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আর লম্বা করবো না দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পারলেন আমরা কাজটি সম্পূর্ণ ওকে করে দিলাম এখন আমরা কাস্টমারকে ডেলিভারি দিয়ে দেবো